হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো আর আজকে আমরা বলবো ভিউয়ার রিটেনশন তো এই জিনিসটা কি এটা খায় মাথায় দেয় নাকি কি করে আর আমাদের চ্যানেলের জন্য এর প্রভাবটাই বা কি ইউটিউবে এই জিনিসটা কেন দিল এবং এটি আমরা কেন অ্যানালিটিক্স করবো এই জিনিসটা কেন আমরা এটিকে চোখে চোখে রাখবো ইউটিউব কেন আমাদের অ্যানালিটিক্স সেক্টরে এই জিনিসটাকে ঢুকিয়ে দিল তো বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর আর হচ্ছে আপনার ভিডিওকে ভাইরাল করার একটাই যে টিপস বা বলতে পারেন গুপ্তধন সেই জিনিসটা কিন্তু এটির মধ্যে লুকায়িত আছে তো আজকে আপনাদের সামনে আমি সেটি খোলা ইস্যু করবো তো কিভাবে এই ভিয়ের ভিউয়ার রিটেনশন বা ভিউ অডিয়েন্স রিটেনশন যে বিষয়টি রয়েছে এটি কিভাবে কাজ করে কিভাবে কি করে আপনার ভিডিওকে কিভাবে এই জিনিসটার মাধ্যমে ভাইরাল করতে পারবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি তাই এক মিনিটেও স্কিপ করবেন না স্কিপ করলেন তো অনেকটাই হেরে গেলেন আর হচ্ছে আমাদের আজকের ভিডিওতে পুরো বিস্তারিত থাকবে আপনাদের কিভাবে কি করতে হবে কি করলে আপনার ভিডিওটি ভাইরাল হবে আর হ্যাঁ বন্ধুরা এই জিনিসটা কিন্তু ইউটিউবের বিভিন্ন ব্লগে বিভিন্ন ইউটিউব চ্যানেলে রয়েছে তো সেই জিনিসটাকে আমি আপনাদেরকে বলবো তো আমার সাবস্ক্রাইবার বিশ হাজার দেখে বলবেন যে এ কি টিপস দেবে সেটি না সাবস্ক্রাইবার দিক ম্যাটার করে না কিন্তু টিপসটি যে খাঁটি সেই জিনিসটা ম্যাটার করে আপনি যদি কাজ করতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে আমি যদি কাজ করতে পারি তাহলে আমার ভিডিও ভাইরাল হবে তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো ভিউ অডিয়েন্স রিটেনশন নিয়ে এবং এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন এবং জানতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল করা কেউ আটকাতে পারবে না স্বয়ং ইউটিউবও পারবে না তো বন্ধুরা চলুন আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলা শুরু করা যাক ভিউয়ার রিটেনশন প্রথমে আমাদেরকে বুঝতে হবে ইউটিউব যে ভিউয়ার অডিয়েন্স রিটেনশন রয়েছে এটি কিভাবে কাজ করে বা এটা কি তো এই জিনিসটা হচ্ছে আপনার একটি চার মিনিটের ভিডিও রয়েছে সেই ভিডিওটি একজন দর্শক কতটুকু দেখলো এবং দশজন দর্শক কতটুকু দেখলো সেই বিষয়টা নিয়েই কিন্তু এই জিনিসটা এখন মনে করেন একজন দর্শক আপনার একটি চার মিনিটের ভিডিও দুই মিনিট দেখলো তার মানে ফিফটি পার্সেন্ট আপনার ভিউয়ার রিটেনশন আসলো এখন এই সেম চার মিনিটের ভিডিও দশজনে দেখলো কিছুজন ওয়ান মিনিট দেখলো কিছুজন টেন ফোর মিনিট দেখলো কিছুজন হচ্ছে অর্ধেক দেখলো তো এটা হচ্ছে আসলে দশজন দেখার পর যে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা থাকবে সেটি হচ্ছে আপনার ভিউয়ার রিটেনশন এক কথায় বলতে গেলে আপনার চ্যানেলে ভিডিওতে যে তোগুলা ভিউ আছে এই ভিউগুলার যদি আপনি গড় করেন বা অ্যাভারেজ ডিউরেশন কত পার্সেন্ট হচ্ছে সেটি যদি দেখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিউয়ার রিটেনশন কতটুকু আর এই ভিউয়ার রিটেনশনটা কিন্তু আপনার ভিডিওকে ভাইরাল করতে পারে কিভাবে ভাইরাল করবে তো এবার সেটি জানা যাক তো ধরুন আপনার ভিডিওটি দশ মিনিটের এখন মানুষের দেখলো পাঁচ মিনিট বা আরও কম সবাই তো দেখবে না টেনে টেনে দেখবে অর্ধেক দেখবে অর্ধেক দেখবে না কেউ হয়তো আগে থেকে জানা ছিল সে সেই বিষয়টাকে স্কিপ করবে এ ধরনের পুরাটা তো কেউ দেখবে না আপনার ভিডিওর ভিউয়ার রিটেনশন যদি ফিফটি পার্সেন্টের আপ থাকে মানে আপনার ভিডিও যদি একশো জনে দেখলো সেখান থেকে যদি গড়ে গড় হচ্ছে সবাই মিলে মানে গড় আর কি অ্যাভারেজ ডিউরেশন যদি আপনার ফিফটি পার্সেন্টের উপরে হয় সেক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল যাবে এটা নিশ্চিত এবার বলা যাক যদি লং ডিউরেশনে আপনি ভিডিও বানান তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স কমে যায় হ্যাঁ বন্ধুরা আর হচ্ছে আপনারা যদি চান আপনার ভিডিওকে ভাইরাল করতে সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনারা একটু কম দ্রুত রাখবেন ভিডিওগুলো আর ফার্স্টের দিকে এমন কিছু জিনিস বলবেন যাতে করে ভিডিওটা মানে একটু বেশি করে দেখে এই ধরনের কিছু ফার্স্টের দিকে রাখবেন যাতে করে আপনার ভিডিও যদি চার মিনিট হয় সেজন্য যদি স্কিপও করতে চায় সে যদি বেরো হয়ে যেতে চায় আপনার ভিডিও না দেখে তবু যেন ও ফার্স্টের এক মিনিট দুই মিনিট দেখে ফেলে তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আর হ্যাঁ আপনার ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু ভিউ রিটেনশন সব কিছু ঠিক আছে তবে আপনার একটা জিনিস লাগবে সেটি হচ্ছে ভিডিও কোয়ালিটি আপনার যদি ভিডিও কোয়ালিটি ঠিক না থাকে তাহলে কিন্তু মানুষে আপনার ভিডিওটি দেখতে চাবে না তাই বন্ধুরা আপনার ভিডিও কোয়ালিটির দিকেও খেয়াল দিতে হবে অবশ্যই অবশ্যই আপনার ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে ভিডিও কোয়ালিটি অনেক বড় একটি ভূমিকা পালন করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিউ অডিয়েন্স রিটেনশন বা ইউটিউব ভিডিও রিটেনশন যেটি রয়েছে সেটির ব্যাপারে বিস্তারিত আরও যদি ভালোভাবে বুঝতে চান তাহলে কমেন্ট করবেন আরও সম্পূর্ণ বিস্তারিত নিয়ে একটি ভিডিও সামনে আসবে ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে পর্যন্তই আর এদিকে রয়েছে দুটি ভিডিও ভিডিও দুটি দেখে নেবেন এদিকে রয়েছে দুটি চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য